দুটি প্রাণীর মিলন বেলায় করছি সুখের আরাধনা তোমাদের সুখ অফুরান হ আজ আমাদের এই বাসনা দুটি প্রাণীর মিলন বেলায় করছি সুখের আরাধনা তোমাদের সুর অফুরান হোক আজ আমাদের এই বাসনা বিয়ের দিনে করছি সবাই তোমাদের জন্য শুভ কামনা শুভ কামনা শুভ কামনা বারাকাল্লাহ মধুর বেশি স্বপ্ন আসুক বরের ঘরে রহম নামুক দুটি জীবন এক হয়ে যা সারা জীবন আনন্দে থা দূর হয়ে যাক বেদনার দিন সংসার হোক প্রেম সাধনা শুভ কামনা শুভ কামনা পৃথিবী জানুক তোমরা সুখী আনন্দ পাও বহুমুখী নতুন জীবন তাই স্বাগতম যুগল জীবন হোক মনোরম বন্ধু স্বজন নগর জনজ সবার বুকে দোয়া কামনা শুভ কামনা শুভ কামনা بارك الله بارك الله لا لا يا لا لا لا لا لا لا يا لا لا لا يا لا لا لا لا لا